Hi dear friends, Assalamu alaikum. This is MD Ali Asgar. Welcome to new another parts video of Planet Automation Limited. Today I'm gonna show you about the topics of A7-1200 PLC programming sequence. আজকে একটা ব্যতিক্রমধর্মী ভিডিও দিতে চাচ্ছি আমাদের আমার পুরো চ্যানেলের সবগুলো ভিডিওই অ্যাকচুয়ালি সব ইংলিশে করা তো আমার কিছু নেয়ারেস্ট শুভ যেটাকে বলা হয় শুভকামনাকারী সব সময়। তারা বলছিল যে বারোশোর ভিডিওটা আমি যেন বাংলায় দিই তো আজকে সেভেন টুয়েলভ হান্ড্রেডের উপরে একটা বিস্তর বেসিক লেভেল থেকে শুরু করে যারা বেসিক লেভেল থেকে শুরু করতে চাচ্ছেন বা কীভাবে ইনিশিয়ালি অবস্থায় আপনারা যদি ইনস্টল দিতে চান কোনো যদি ইনস্ট্রাকশনের দরকার হয় তাহলে সেই সে বিষয়ে আপনারা আমার সাথে মানে কমেন্টস বক্সে বলতে পারেন যে কী হিসাবে আমি আসলে সেভেন ফিফটিন হান্ড্রেড বা সেভেন যে কোনো একটা ভার্সনে টিএ পোর্টালের যে কোনো একটা ভার্সন কীভাবে ইনস্টল দেবো মানে আছে আমার পিসিতে তো স্টেপ বাই স্টেপ কী কী রিকোয়ারমেন্টস থাকে অ্যাকচুয়ালি কোন কোন ফোল্ডারগুলো খুব জরুরি যেমন মনে করেন যে আমি যদি সফটওয়্যার নিয়ে আলোচনা করতে চাই এটা হচ্ছে আমাদের মেন সফটওয়্যার আর এটা হচ্ছে আমাদের এইচএমআই হ্যাঁ আর এটা হচ্ছে এটা licence industrial DCS systems DCS সিস্টেমের জন্য অর্থাৎ আমাদের লিঙ্ক আপ কোনো ডিভাইসে যখন আমরা স্কাডা বা ডিসিএস সিস্টেমে কন্ট্রোল করি তখন সেক্ষেত্রে এটা ওভিনসিজির লিঙ্ক আপ হিসেবে কাজ করে আর এটা হচ্ছে আমাদের অফলাইন সিমুলেটর হ্যাঁ আর এটা হচ্ছে মেনলি আমাদের অটোমেট অটোমেশন লাইসেন্স ম্যানেজার অর্থাৎ এটা যদি আমাদের লাইসেন্সটা ডিজেবল হয়ে যায় কোনো কারণে তো আমাদের অফলাইনে ইকিবি ইনস্টলারের মাধ্যমে এই জিনিসটাকে আবার অ্যানাবল করতে হয় যেহেতু আমরা ফ্রি ভার্সন সফটওয়্যারগুলো ব্যবহার করি তো বেসিক্যালি আমাদের মূল সফটওয়্যার হচ্ছে টিএ পোর্টালের ভি ভার্সন ফিফটিন বা যেখানে এখানে বিভিন্ন রকমের ভার্সন থাকতে পারে আমরা সিমেন্সের সাইড থেকে যেহেতু নামা এখানে ফিফটিন পয়েন্ট ওয়ান আছে সিক্সটিন আছে সেভেন্টিন রানিং আপডেটেড সফটওয়্যার হিসেবে তো আমরা যদি ফার্স্ট টাইম আসলে এটা যদি শুরু করি যে কিভাবে আসলে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে একটা সফটওয়্যার ইনস্টল দেওয়ার পরে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা প্রোগ্রামিং পর্যন্ত যাব এবং কিভাবে একটা পূর্ণাঙ্গ ডিভাইসের কী কী ডিভাইস আছে আমার হার্ডওয়্যারের সাথে এবং সব কিছুই কীভাবে স্টেপ বাই স্টেপ ওইগুলোর সাথে কানেক্ট করব মডিউল টু মডিউল যদি কোনো এক্সটেনশন মডিউল থাকে সেটাকে কীভাবে অ্যাড করব হার্ডওয়্যারের সাথে হার্ডওয়্যার কনফিগার সহ বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো ফার্স্ট টাইম আমরা যেটা হয়েছে যে টি পোর্টালের যে main software totally integrated automation portal V version পনেরো আমার এটা তো এটা ওপেন করার পরে সাপোজ আমরা যখন ওপেন করি এই জিনিসটা একটু ডিলে টাইম নেই কারণ হচ্ছে এটা একটা অনেক ভারী সফটওয়্যার প্রায় বিশ জিবি আমার এটা পনেরো ভার্সনে যেটা আছে ওটা তো বিশ জিবি হলে দেখা গেছে কি হচ্ছে এটার আপনার টোটালি নির্ভর করা হচ্ছে আপনার প্রসেসরের উপরে প্রসেসর যত ভারী বা যত ফাস্ট হবে এবং র্যাম যত ভালো হবে তত এটা স্মুথলি কাজ করতে পারবে আর কি এটা হলো বিষয় তো আমি একটু সাইজ করার চেষ্টা করতেছি যাতে আপনারা পূর্ণাঙ্গ দেখতে পারেন তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্ট নেমের উপরে কিছু অ্যাডজাস্টিং প্রোগ্রাম এখানে শো করতেছে একটু কারেকশন করে নিচ্ছি ওকে এখানে ওপেন এক্সিস্টিং প্রজেক্ট অর্থাৎ এখানে আমার যে প্রোগ্রামিংগুলো আছে স্টেপ বাই স্টেপ এগুলো হচ্ছে আমার ইউজেবল অর্থাৎ এগুলো আমি ওপেন করছি বা ক্রিয়েট করছি পার্সোনালি এগুলো আমার এই লিঙ্ক আপে আছে অটোমেশন ডিপ্লোমা বা আমার এইসব ফোল্ডারগুলোতে আমার এগুলো রাখা রাখা আছে অর্থাৎ নির্দিষ্ট একটা ফোল্ডারে গিয়ে এই সেভেন টুয়েলভ হান্ড্রেডের এই প্রোগ্রামগুলো ওখানে সেভ হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আমার কি ইউজেবল এক্সিস্টিং প্রোগ্রাম যেটা আমি ক্রিয়েট করছি প্রিভিয়াসলি কাজ করছি ওপেন করছি আপলোড করছি প্রোগ্রাম ইন এনি হাউ তো এগুলোকে ইচ্ছে করলে আমরা সাপোজ মনে করেন যে আপনার এটা দরকার নেই হ্যাঁ আপনি এটাকে রিমুভ করে দিলেন কোনো রিমুভ করে দিলেন এখানে ডাউন শো দিস মেসেজ দিলে এটা শো করবে না এটা মনে করেন যে এটাও আপনার দরকার নেই এটাও আপনি মাইগ্রেশন করলেন এটা ডিলিট করে দিলেন এটা আমার দরকার নেই এগুলো ডিলিট করে দিলেন মানে যেগুলো যেগুলো দরকার আছে এগুলো সাপোজ রাখলেন আর বাকিগুলো ডিলিট করে দিলেন এরকম তো যেহেতু আমার অ্যাডজাস্টিং আমি করবো না একটা নিউ প্রজেক্ট আমি ক্রিয়েট করতে চাচ্ছি সেক্ষেত্রে ক্রিয়েট নিউ প্রজেক্টে যাব এবং এখানে আমাদের নাম ইয়ে লিখবো তো যেটা অনলাইনে ক্লাস নিচ্ছি online diploma class diploma class okay এরকম একটা নাম দিয়ে দিলাম যে কোনো একটা নাম আপনি আপনার ফ্যাক্টরি রিলেটেড কাজ হলে সে ফ্যাক্টরির নাম দিয়ে দিতে পারেন হ্যাঁ উইথ ডেট সহ ডেট সহ দিয়ে দিতে পারেন এরকম তাহলে ক্রিয়েট নিউ প্রজেক্টে যাওয়ার পরে project name online diploma class অর্থাৎ আমার ফুল প্রোগ্রামটা এ নামের উপরে ডিপেন্ড করে সেভ হয়ে যাবে তো যাই কিছু ক্রিয়েট করি না কেন অবভিয়াসলি আমাদেরকে সেভ অপশনটাতে আমাদের ক্লিক করে জিনিসটা কনফার্ম করতে হবে হার্ডওয়্যারকে সব কিছুই আমাদের মানে হচ্ছে হার্ডওয়্যারকে জানাতে হবে সেটা নতুন ক্রিয়েটেড কোনো অপশন হোক বা যে কোনো কিছু তো সফটওয়্যারের মেন ভিউ যেটা আসলে আমরা যদি নাম লিখি প্রজেক্ট নেম লেখার পরে এখানে দেখেন এখানে project online diploma class was open successfully please select the next step তো এখানে নেক্সট স্টেপ বলতে কি এখানে স্টার্টের অনেকগুলো অপশন আছে ডিভাইসেস অ্যান্ড নেটওয়ার্ক অর্থাৎ ডিসিএস বেস কার্ডা সিস্টেমের জন্য আমাদের লিঙ্ক আপ করার জন্য device to device portal to portal with IP এগুলার নেটওয়ার্কস লিঙ্ক অ্যাপ হিসেবে বা কাজ করে এবং পিএলসি প্রোগ্রামিংটা হচ্ছে এখানে আমাদের মূলত প্রোগ্রামটা থাকে বা এখানে আমরা মূলত প্রোগ্রামটা করি করার পরে এখানে আমরা পাওয়া যায় অ্যান্ড মোশন অ্যান্ড টেকনোলজি হচ্ছে যদি পজিশন কন্ট্রোল সার্ভো ড্রাইভ বা সার্ভো মোটর বা আমরা স্টেপার মোটর যে কোনো ধরনের পজিশন কন্ট্রোলের জন্য আমরা যেসব প্রোগ্রাম বা স্টেপসগুলো ব্যবহার করতে চাই তখন এই অপশনটাতে আমরা গিয়ে ওই জিনিসটাকে হার্ডওয়্যার সাথে লিঙ্ক আপ করে দেওয়া হয় ভিজুয়ালাইজেশন মিনস এখান থেকে সরাসরি আমরা আমাদের এইচএমআইয়ের প্রোগ্রামগুলো যেগুলো দেখতে পারি আমরা ক্রিয়েট করতে পারি পিএলসি প্রোগ্রামিংয়ের মতোই এবং with PLC memorized and online and diagnostics মানে হচ্ছে অনলাইনের সাথে লিঙ্ক আপ করার জন্য অর্থাৎ স্কাডা বা এই জন্য আইফি কনফিগারেশনের জন্য আমাদের এই অপশনটা লাগবে তো এখানে দেখেন যে কনফিগারে ডিভাইস অর্থাৎ আমরা যেই মানে হচ্ছে সিপিউতে কাজ করতে ওর সাথে কোনো এক্সটেনশন মডিউল আছে কিনা বা ওই সিপিউটা কি ওটা যদি হার্ডওয়্যার যদি আমরা কনফিগার করতে চাই তাহলে কনফিগার এই ডিভাইস এটা আর রাইট পিএলসি প্রোগ্রাম ডাইরেক্টলি যদি আমরা পিএলসি প্রোগ্রামিংয়ে ঢুকে তারপরে যদি কনফিগার করতে চাই বা পিএলসি প্রোগ্রাম লিখতে চাই তাহলে এটা কনফিগার টেকনোলজি অবজেক্টস এখানে মোশন কন্ট্রোল অ্যান্ড টেকনোলজি অর্থাৎ যেটা বললাম যদি আমাদের পজিশন কন্ট্রোলের কোনো বিষয় আসে বা সাবজেক্ট আসে তখন বা কোনো ডিভাইস আসে তখন আমরা এখানে গিয়ে ওটার হার্ডওয়্যার কনফিগারেশন করে দেন হচ্ছে প্রোগ্রামটা করি কনফিগার অ্যান্ড এসএমআই যেটা বললাম যে ভিজুয়ালাইজেশনে আমরা এসএমআই প্রোগ্রাম যদি আমাদের লিঙ্ক আপ করতে হয় পিএলসির সাথে তখন সেক্ষেত্রে আমরা এসএমআই প্রোগ্রামটা এখান থেকে করি অবভিয়াসলি সবগুলো সিমেন্সেরই হতে হবে ওপেন দ্য প্রজেক্ট ভিউ যদি কোনো এক্সিস্টিং প্রোগ্রাম থাকে ওটাকে ওপেন করতে চায় তাহলে সেক্ষেত্রে আমাদের এই অপশনটা তো আমরা যেহেতু ফার্স্ট টাইম ক্রিয়েট করতেছি সুতরাং কনফিগারে ডিভাইসি অপশনে ক্লিক করলাম দেন হচ্ছে add new device and then এখানে হচ্ছে কন্ট্রোলার্স কন্ট্রোলার্স মিনস হচ্ছে যত ধরনের পিএলসি আছে সিমেন্সের সিমেন্ট বারোশো পনেরোশো তিনশো চারশো হ্যাঁ তারপর হচ্ছে এইচএমআই এইচএমআই যা আছে যে বেসিক প্যানেল তারপর comfort panel mobile panel HMI simple plus এগুলো সবগুলো হচ্ছে আমাদের এইচএমআই প্যানেলস তো পিসি সিস্টেম যেটা web web designing for SCADA system আর এখানে আমরা মূলত লিঙ্ক অ্যাপের মাধ্যমে এইচএমআই ফটোগ্রাফার পিসির সাথে লিঙ্ক অ্যাপের মাধ্যমে আমরা স্কাডা ভিজুয়ালাইজেশনগুলো এখানে স্টেপ বাই স্টেপ করে আর কি তো আমরা এখন যেহেতু শুধু জাস্ট পিএলসি নিয়ে কাজ করব সেই জন্য এই যে বারোশো যেহেতু আমাদের কাছে বারোশো আছে এই জন্য এস সেভেন টুয়েলভ হান্ড্রেডে এখানে আমরা যা গেলাম এখানে যাওয়ার পরে আমরা চাচ্ছি যে আমার এখানে যে সিপিউটা আমি আপনাদেরকে আইডেন্টিফাই করতে চাচ্ছি চোদ্দো সি এসিডিসি রিলে এটা আমার ফিজিক্যাল সিপিইউ এখন আমার কাছে আছে বাট আমি এভাবে ওপেন করব না আমি চাচ্ছি যে আমার কেবল লাগানো আছে পিসি টু পিএলসি তো আমি চাচ্ছি যে ওভাবে আমি ডিটেক্ট করব তো এখানে আমার ভার্সন নাম্বার হচ্ছে এটা তো আমি চাচ্ছি না যে ডাইরেক্টলি আমি অন করতে আমি চাচ্ছি যে পিসি টু পিএলসি নিজে ডিটেক্ট করে জিনিসটাকে নিয়ে নেবে তো আমি চাচ্ছি যে এই যে ভার্সন আমার থ্রি যেহেতু এটা three zero three zero means three যদি ফোর হতো তাহলে ফোর পয়েন্টের উপরে আমার পার্সন হইতো তাহলে এখানে এই জন্য আমরা এই জন্য তো অটোমেটিক ডিলিট করার জন্য এখানে অ্যাড দিয়ে দিতে হবে যেহেতু আমি automatically unspecified CPU that means আমি জানি না আমার সিপিউটা কি এটা বা আমি চাচ্ছি যে অনলাইনের মাধ্যমে পিসি পিএলসিটাকে ডিটেক্ট করে নিয়ে নেবে অন দ্য স্ক্রিন একটু সময় নেবে এরপরে যেটা বলতেছিলাম যে যদি কন্ট্রোলারের সাথে যদি আমাদের এইচএমআই হয় তো সেক্ষেত্রে আমরা মেন পেজ থেকেও আমরা ইচ্ছে করলে এইচ এম আইটা কনফিগার করতে পারবো কতটা স্ক্রিন লাগবে মেন স্ক্রিন কোনটা হবে কোন স্ক্রিনে কোন নাম হবে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো ওখানে অ্যাড করা যাবে তো ওটা যদি সিলেক্ট করা হয় তখন আমরা এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে দেন আমাদের সামনে এরকম একটা ফোল্ডার ওপেন হবে বা স্ক্রিন চলে আসবে তাহলে ডিটেক্ট করে আমরা এখন এখানে কোনো কিছু শো করতেছে না যখন ডিটেক্ট করার পরে আইপি সব কিছু কনফার্ম হবে দেন আমাদের সামনে আমাদের যে পিএলসি ফিজিক্যাল যে পিএলসি আছে সেটা ডিটেক্ট করে দেবে এখানে বিষয়টা হচ্ছে কি যদি ফার্স্ট টাইম আমরা যদি কনফিগার করতে চাই বা ইয়ে করতে চাই তখন এখানে একটু ঝামেলা হয় তো যেহেতু আমরা ইথারনেটের মাধ্যমে কমিউনিকেশন করতেছি ইথারনেট মিনস হচ্ছে PN by I okay and then হচ্ছে এখানে হচ্ছে ইন্টারফেস অর্থাৎ আমার পিসিটা পিএলসির সাথে কোন প্রোটোকলের মাধ্যমে কানেক্টেড বা কানেক্ট হবে এটা হচ্ছে সেই মাধ্যম সেটা দিয়ে আমরা ইয়ে করতে চাচ্ছি তো সেটা আমার এখানে যেহেতু আমার এটা ল্যানোভো জি ফাইভ হান্ড্রেড সুতরাং এটার হার্ডওয়্যার বা এটার মাদারবোর্ড যেটা সেটা হচ্ছে কোয়ালক্রম আথরেস তো এই জন্য এটা কোয়ালক্রম ম্যাক্সিমাম যেমন যারা এইচপি আছে বা ডেল বা অন্য যেসব পিসিগুলো আছে ওগুলোতে হয়তো দেখা গেছে Realtek maximum Realtek দিয়ে কনফিগার করা তো সুতরাং যেটাই হোক না কেন আপনার ওটা আপনি সিলেক্ট করে দেবেন হ্যাঁ দেন স্টার্ট সার্চ অপশনে ক্লিক করবেন দেন আপনার এই মানে হচ্ছে প্রোটোকল যে device obviously seven twelve hundred device types কি ইন্টারফেস টাইপ অ্যাড্রেস কি কোন আইপির মাধ্যমে সে লিঙ্ক আপ করতেছে তারপর হচ্ছে ম্যাক অ্যাড্রেস অবভিয়াসলি তো এখানে সব কিছুই চলে আসছে interface by P N by I that means কোন ক্যাবলের মাধ্যমে আমরা কমিউনিকেশন করতেছি obviously N by I that means PROFINET system and address হচ্ছে 192.168.0.1 okay and then MAC address তো পিএলসির সাথে আমাদের অর্থাৎ সেভেন টুয়েলভ হান্ড্রেডের সাথে আমাদের এই ডিটেকশনটা কমপ্লিটেড আমরা যদি ফ্ল্যাশ করতে চাই ফ্ল্যাশ করলেও আমরা এখানে দেখতে পাবো যে আমাদের পিএলসিটা কী অবস্থা আছে ওকে দেন হচ্ছে ডিটেক্ট দেন ডিটেক্ট করার পরে আমরা আমাদের এখানে সরাসরি লাইভ সিপিওটা চলে আসবে দেখবেন একটু একটু সময় নেয় that's depend on processor speed okay এখন দেখেন এখানে আমরা আমাদের যে মেন সিপিওটা আমাদের কানেক্টেড আছে ওটা চলে আসছে হ্যাঁ উইথ অ্যাড্রেসিং এখানে Q zero point zero Q zero point ওয়ানে সেভেন পর্যন্ত এটা total Q one point zero one point one that means দশটা আউটপুট আছে এখানে ইনপুট আছে কথা I zero point zero I zero point one থেকে শুরু করে ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে আটটা এখানে হচ্ছে ছয়টা তার মানে চোদ্দোটা টোটাল এখানে ইনপুট আছে আর আউটপুট আছে দশটা তো এখানে একটা অ্যানালগ আউটপুটও আছে অবভিয়াসলি আর এখানে ইনপুটও আছে অ্যানালগ ইনপুট আমরা যখন হার্ডওয়্যার কনফিগারেশন করি তখন এখানে দেখতে পাবো যে অ্যানালগ ইনপুট দুইটা আছে তো এটা হচ্ছে মেন ফিগার বা আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাই তখনও আমরা দেখতে পারবো যে আসলে এটার হার্ডওয়্যার কনফিগারেশনে কী আছে কোথায় কী আছে না আছে সব কিছু আমরা ডিটেলস এখানে দেখতে পারবো আর কি তো এখানে এগুলো হচ্ছে অপশন আর কি বা সেভেন বারোশোর সুবিধা হচ্ছে এটা যে আপনি সব কিছু ভিজুয়ালাইজেশন একদম এ টু জেড আপনার কোথায় কী আছে অ্যাড্রেসিং কী কী করতে হবে না করতে হবে এবং ফিজিক্যালি এই জিনিসগুলো ডিটেক্ট করা যায় ইন্টারফেস করা যায় হ্যাঁ এগুলো সব কিছু এ টু জেড আমি যদি এখানে অ্যাড অ্যাড সাবনেট মার্কস সেটাও করা যাবে পিএন বাই আই এখানে ডিজিটাল ইনপুট আউটপুট কয়টা আছে সব কিছু এখানে শো করবো উইথ অ্যাড্রেসিং এই যে I zero point zero speed আউটপুটটাও ঠিক একই রকম তো অ্যানালগ যেটা বলছিলাম যে অ্যানালগ ইনপুট আউটপুট অ্যানালগ ইনপুটের যে বিষয়টা আছে এখানে অ্যাড্রেস সহ এখানে দেওয়া আছে অর্থাৎ একটা পিসি পিএলসির যত ইনপুট আউটপুট আছে উইথ অ্যাড্রেসিং আমরা এর সব কিছুই দেখতে পারবো এই সিপিউটার মধ্যে এখন এই এক্সটেনশন মডিউলগুলো এটা তো আমাদের মেন সিপিউ এখন এটার সাথে যদি আমরা আমাদের এক্সটেনশন মডিউল ইএম যেটা যে কানেক্ট করতে চাই তাহলে সেটা আমরা ফিজিক্যালি কানেক্ট করতেও পারবো যেমন মনে করেন যে আমি চাচ্ছি যে আমার একটা ডিজিটাল ইনপুট আউটপুট আর একটা ষোলো ষোলো বাই চব্বিশ ভোল্ট স্যার এরকম একটা মানে হচ্ছে যে কোনো অবভিয়াসলি এটার আমাদের মানে হচ্ছে ইয়ে থাকতে হবে আমাদের হার্ডওয়্যারের সাথে কানেক্টেড হবে যেমন মনে করেন যে ডিজিটাল ইনপুট এত এর মানে হচ্ছে পার্ট নাম্বারটা হচ্ছে অবভিয়াসলি পার্ট নাম্বারটা মিলিয়ে নিতে হবে হ্যাঁ তো মিলিয়ে নেওয়ার পরে দেন হচ্ছে ওটা আমরা অ্যাড করে দেবো এখন এটা আমার হার্ডওয়্যারের সাথে অ্যাড হয়ে গেছে হ্যাঁ ডিজিটাল ইনপুট আউটপুট দেন যদি আমার আরও কোনো আরও কোনো কিছু লাগে যদি অ্যানালগ ইনপুট আউটপুট যেটা আমার ফিজিক্যাল হার্ডওয়্যারের সাথে লাগানোতে পারে অবভিয়াসলি আমার থাকতে হবে ওই ডিভাইসটা পার্ট নাম্বার সহ মিলাইয়া সাপোজ মনে করেন যে এটাও আমাদের অ্যানালগ ইনপুট আউটপুট এরকম একটা লাগানো লাগবে তখন আমরা এটাকে এটার সাথে লাগাই দিলাম তো এভাবে স্টেপ বাই স্টেপ মূলত আমরা আমাদের মানে কাজগুলো করব এখন মোস্ট অফ ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যদি প্রপিবাস সিস্টেমে আমরা কোনো ডিভাইসকে কানেক্ট করতে চাই প্রপিবাস সিস্টেমে তো অবভিয়াসলি আমাদের সেক্ষেত্রে মানে হচ্ছে আরএস ফোর এইট ফাইভ যেটা বা আমরা ডিবি নাইন যেটাকে বলি ওটার দরকার পড়ে তখন আমরা এটাকে অ্যাড করার জন্য অবভিয়াসলি একটা অপশনের দরকার হয় তখন মনে করেন যে যে কোনো একটা অপশনে এখানে ক্লিক করে দেন হচ্ছে আমরা প্রপি ব্যাস কানেকশন কানেক্টিভিটিটা পেয়ে যাই এইটা হচ্ছে প্রপি ব্যাস যেটার মাধ্যমে আমরা লিঙ্ক আপ করে মাল্টি লোডকে কীভাবে সিরিয়ালি কমিউনিকেশন করা যায় কারণ এটার ইন্টারনালি প্রফিবাস নাই এই জন্য এটার আলাদা মডিউল আছে সিএম বা কমিউনিকেশন মডিউল বারো চোদ্দ বারো তেতাল্লিশ এ ফাইভ এটা হচ্ছে মডিউল নাম মডেল নাম্বার তো এটা এটা বললে দেখা গেছে যে মার্কেট থেকে আপনি নিতে পারবেন বা আপনার পছন্দ মতো যে কোনো একটা নিয়ে গেলেন তো এখানে হচ্ছে মূলত বিষয়টা আমরা কিভাবে আমাদের লিঙ্ক অ্যাপের মাধ্যমে অর্থাৎ পপি বা সিস্টেমে আমরা কিভাবে একটা মানে হচ্ছে লোড দিয়ে বা মাস্টারে পিএলসির মাধ্যমে কীভাবে আমাদের মাল্টি লোডকে সিরিয়ালি কমিউনিকেশন করতে পারি সেটা এখানে দিয়ে দিতে পারবো তো এটা মূলত মনে করেন যে আমরা হার্ডওয়্যার কনফিগারেশন হার্ডওয়্যার কনফিগারেশন হয়ে যা হয়ে যাওয়ার পরে দেন আমরা প্রোগ্রামে যাব প্রোগ্রাম ব্লকসে প্রোগ্রাম ব্লকসে যেয়ে আমরা এখানে মেইনে ক্লিক করব মেইন মিনস এখানে অর্গানাইজেশন ব্লক বা মেইন ব্লক যেটা যেটার মাধ্যমে আমরা প্রোগ্রামটা রাইট করব এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম পেজ তো এখানেই মূলত আমরা প্রোগ্রামটি ক্রিয়েট করব সাপোজ এখানে আমরা একটা ইনপুট নিলাম একটা আউটপুট নিলাম সরি একটা ম্যাক ব্রেক কন্ট্যাক্ট একটা ম্যাক কন্ট্যাক্ট একটা আউটপুট একটা হ্যাঁ, এখন এখানে অ্যাড্রেসিং দিয়ে দেবো অ্যাড্রেস উইথ অ্যাড্রেসটা কারেক্ট হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি ট্যাগ নিয়ে নেবে আই জিরো পয়েন্ট জিরো তো ইচ্ছা করলে আমরা ট্যাগগুলোর নামও দিতে পারবো সমস্যা নেই I zero point zero I zero point one Q zero point zero Q zero point zero and then হচ্ছে টাইম দেন ফাইভ হান্ড্রেড এখানে one thousand millisecond equals to one second তো এই জন্য আমরা এখানে আউটপুটটা নিয়ে নিলাম একই কথা এটা ম্যাক কন্ট্যাক্ট দিয়ে অন করা বা এটা সরাসরি এখান থেকে অন করা একই কথা তো এই জন্য কন্ট্রোল এস দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমাদের একটা সিম্পল প্রোগ্রাম আমরা করলাম এখানে দেন সাপোজ মনে করেন যে ম্যাক কন্ট্যাক্ট নিলাম একটা টাইমার অ্যাড করলাম টাইমার নাম্বার ওয়ান আগেরটা ছিল জিরো এখন এটা হচ্ছে ওয়ান এটা টুতে দিলাম এখানে আমি টাইমার দিয়ে এটাকে অন করতেছি timer number zero Q Q means হচ্ছে আমার টাইমারটা আপ হয়ে যাওয়ার পরের যে পরে যায় আমার ওটা ধরবে বায়ানো টাইমসি হবে এখানে কিউ জিরো পয়েন্ট টু দিয়ে দিলাম আর ET means as extension time অর্থাৎ টাইম যেটা হচ্ছে সেটাকে যদি আমরা বাড়াতে চাই বা দেখতে চাই সেক্ষেত্রে ওই ইটি ইটিটা এক্সটেনশন হিসেবে কাজ করে তো এখানে একটা সিম্পল প্রোগ্রাম নিলাম আমরা সাপোজ আমাদের তিনটা লোড আছে স্টেপ বাই স্টেপ এগুলো অন হবে এটা অফ করছি না তো এটা এখন ইয়ে করতে সাপোজ মনে করেন যে এই প্রোগ্রামটাই আমরা এখন কি করব ডাউনলোড করব আমাদের হার্ডওয়্যারে অর্থাৎ আমাদের সিপিওতে ডাউনলোড অপশানে ক্লিক করবো জাস্ট সিম্পলি প্রোগ্রামটা করার পর এখানে সাবনেট মার্কস যেহেতু আমি ক্লিক করছি এই জন্য দিয়ে দিচ্ছি স্টার্ট সার্চ অপশনে ক্লিক করবো সব কিছু ঠিকঠাক থাকলে এখানে <coughs> এখানে বা সহ সব কিছুই আমাদের এখানে ডিটেক্ট করবে আর কি ওকে তাহলে সব কিছু আমাদের এখানে ঠিকঠাক থাকলে আইপি যদি কনফিগারেশন ঠিকঠাক থাকে তাহলে আমাদের এখানে মানে পিসি টু পিএলসি কানেক্টেড থাকবে উইথ গ্রিন সিগন্যাল অ্যাড এখানে লোড দিয়ে দিলাম then downloading the program okay লোয়েশনটাকে আমরা অ্যানাবল করে স্টপ অল দিয়ে দিলাম দেন হচ্ছে লোড finish এখন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে গো অনলাইনে গেলাম এখন এখানে যেটা হচ্ছে ফিজিক্যাল পিএলসির সাথে যদি আমরা মানে হচ্ছে কমিউনিকেশন করতে চাই সেটা হচ্ছে এটা হচ্ছে I zero point zero I zero point one হ্যাঁ তো এখন আমরা যদি এটাকে অন করতে চাই অন করতে চাইলে অবভিয়াসলি এখানে আমাদের পিএলসি থেকে কমান্ডটা দিতে হবে পিএলসি থেকে কমান্ডটা দিতে হবে পিএলসি থেকে কমান্ডটা দেওয়ার পরে এখন আমরা পিএসসি থেকে সেন্সটা দিচ্ছি আই জিরো পয়েন্ট জিরো হচ্ছে আমাদের off switch I zero point one হচ্ছে আমাদের অন সুইচ এখন অন সুইচে ক্লিক করার সাথে সাথে কি হলো এক নম্বর আউটপুটটা অন হলো স্টেপ বাই স্টেপ দুই নম্বর আউটপুটটা অন হলো এরপরে তিন নম্বর আউটপুটটা অন হলো আবার যদি আমরা আই জিরো পয়েন্ট জিরোতে সেন্স দিই তাহলে টোটাল লোডগুলোই আমাদের অফ হয়ে গেল দ্যাট মিনস পুশ করলাম যেখানে করলে অফ হয়ে যাচ্ছে তো এগুলোই হচ্ছে মূলত আমাদের প্রোগ্রামিং সিকোয়েন্স এখন আমরা যে স্টেপ বাই স্টেপে ফলো করে এই এগুলো করলাম তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন এটা হচ্ছে ডাউনলোড সিস্টেম এখন সাপোজ মনে করেন যে আপনার আউট আপলোড করা লাগতে পারে এই সেম প্রোগ্রামটাই আপনার আপলোড করা লাগতে পারে তখন আপনি কী করবেন তো আমরা গো অফলাইনে গেলাম আমি জানি না আমার প্রোগ্রামটা কি আছে এখানে তো সাপোজ আমরা এখানে এটাতে আমি কি করতে চাচ্ছি এটা ডিলিট করে দিতে চাচ্ছি খেয়াল এই প্রোগ্রামটাই আমি এখন আপলোড করব অ্যাড নিউ ডিভাইসে গেলাম তারপরে এস এস সেভেন বারোশোতে গেলাম তারপর আনস্পেসিফাইড সিপিউতে গেলাম এখানে ক্লিক করলাম দেন বাসন ওয়াইজ আমাকে ক্লিক করে দেন হচ্ছে ওকেতে দিয়ে দিলাম এটা আমি জানি না এখন আমার সিপিউ কত বা এর ভিতরে কি প্রোগ্রাম আছে আমি এটা জানি না ডিটেক্ট করলাম দেন হচ্ছে স্টার্ট সার্চ অপশনে ক্লিক করলাম and then detect এখন আমাদের সিপিউ চলে আসে এবং जस्ट सेव दिए करब ये गो अनल स्टार्ट सार्च गो अनलैन গো অনলাইনে যাওয়ার পর সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের আপলোড অপশনটা এখানে অ্যানাবল হয়ে যাবে দেন আপলোড করলে কন্টিনিউ জায়গায় আমরা এখানে অ্যানাবল করে দিলাম আপলোড ফ্রম ডিভাইস অর্থাৎ পিএলসি থেকে প্রোগ্রামটা আমাদের স্ক্রিনে চলে আসবে এখন চলে আসছে সব কিছু যেহেতু গ্রিন সিগন্যাল আমরা আমাদের প্রোগ্রামটাকে আবার দেখতে পারবো ওকে যেমন প্রোগ্রাম ইজ ভিজিবল না জাস্ট আমরা আবার আমাদের আগের প্রোগ্রামটা চলে আসছে এখানে তো এইভাবে মূলত আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা প্রোগ্রামগুলোকে আপলোড করে নিজের ইয়েতে নিয়ে আসবো আর কি okay just it upload and download for S seven twelve hundred PLC not only twelve hundred এখানে এই রিলেটেড যত মানে হচ্ছে ফিফটিন হান্ড্রেড বাই সব তো একই সফটওয়্যার দিয়ে করা তো বুঝতে সুবিধা হয় আর কি আসলে স্টেপ বাই স্টেপ যেহেতু একটা সফটওয়্যার দিয়ে অনেকগুলো পিএসসি কন্ট্রোল হচ্ছে তো যারা ফিজিক্যালি সিমেন্সের এইসব সফটওয়্যার নিয়ে কাজ করে তাদের কাছে এই টুলসগুলো কোথায় কি আছে না আছে এগুলো স্বচ্ছ ধারণা পাওয়া যায় যারা বিগিনার লেভেলে তাদের জন্য আসলে মোটামুটি রকমের একটু হেল্প হবে আশা করি তো এরপরের ভিডিওতে আমি দেখাতে দেখাবো কীভাবে পিএলসি এইচএমআই দিয়ে আমি কীভাবে পিএলসি কন্ট্রোল করবো বা পিএলসি লোডকে কন্ট্রোল করব সেটা তো এই ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ